hello friends welcome to our channel how to know technology and science তো আজকে চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন ওই লাল রঙের বাটনটি টিপে এবং বেল আইকনটিকে টিপে নিন তো আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন না লাগলে ডিসলাইক আর ভিডিওটি যাতে সবাই যাতে জানতে পারে তথ্যগুলো তাই সবাইকে ভিডিওটি শেয়ার করবেন তো আগেরবার একবার আমি একটা ভিডিও দিয়েছিলাম সেটা সে আগেরবার একটা ভিডিও দিয়েছিলাম সেটা মানে গুগল ম্যাপে কীভাবে প্লেস অ্যাডেড করতে হয় তো সেই প্লেসটা আমি অ্যাডেড করে দিয়েছিলাম তো আপনাদেরকে আজকে মানে সেই প্রুফটা দেখাতে চাইছি তো মানে প্লেসটা অ্যাডেড হয়েছে কি সেই প্লেসটার নাম নাম দিয়েছিলাম মা কালী মন্দির তো যারা ভিডিওটা দেখেননি তোরা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন তো এখানে আমরা চলে যাব গুগল ম্যাপে তারপরে আমরা কোথায় যেন করেছিলাম প্লেসটা এই দেখুন এখানে করেছিলাম এরকম জায়গাতে আর এখানে প্লেসটা অ্যাডেড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সামনেই শো করছে তো আমি আপনাকে অ্যাপ্লিকেবলটা দেখিয়ে দিতে পারি মা কালী মন্দির আমি লিখে সে পোস্ট করেছিলাম তো যারা ভিডিওটা দেখেননি তো এটা প্রুফ দেখানোর জন্য ভিডিও করলাম আর আমাদের চ্যানেলে কোনো মানে ফেক ইনফরমেশান থাকে না সবসময় সঠিক ইনফরমেশানটাই থাকে তো এখানে আমাদের দেখেন কতটা কতটা প্লেস ছিল আর এখানে কত প্লেস অ্যাডেড করে দিয়েছি তো সো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের জন্য এটুকুই বাই পরে দেখা হবে নেক্সট ভিডিওতে